আসসালামু আলাইকুম মামু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালো আপনি ভালো তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলাম তো অনেক দিন আপনার কাছে হ্যাঁ। তো আমাদের অনেক ভিওয়ার্স আপনার বিষয়ে জানতে চাই তো আপনি আমাদের এই এইটুকু আমাদের বলবেন যে আসলে আপনার জীবন বৃত্তান্ত আপনি ছোটোর থেকে বেড়ে ওঠা এই সেই সম্পর্কে আপনি আমাদের কিছু বলবেন তো বিওয়ার্স আমি আর একটা কথা বলে রাখি আমার এই মামা অনেক ভালো মানুষ তো সে কোনো কিছুই বোঝে না সে সারাদিন কাজ করবে রাত্রে খাবে ঘুমাবে এই এতটুকুই তাছাড়া সে কিছু না কিন্তু ছাড় তার একটু সমস্যা সেটা হচ্ছিল আমার মামা আর দশজন মানুষ যেভাবে কথা বলে আমার মামা সেভাবে কথা বলতে পারে না তো তাই আমার মামাকে নিয়ে কেউ কোনো টল করবেন না তো আশা করি সবাই আমার মামার জন্য দোয়া করবেন প্লাস আমার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো প্রতিবেদন বা ভালো ভালো গান এইগুলো যেন আমি আপনাদের উপহার দিতে পারি আর সবসময় আপনারা আমার এই চ্যানেলের সাথেই থাকবেন তো মামা ভালোই আছেন আপনি হ্যাঁ, আল্লাহ ভালোই রাখবে তো যাই হোক মানুষের সবারই জীবন আছে হ্যাঁ জীবন মানুষ আছে তো আপনার বাড়ি কোথায় বাড়ি মোলাডলি বাড়ি মুলাডুলি তা আপনি আর এইখানে এই এই এলাকার নাম কি এলাকার নাম লিগা থানা ধীরাজগঞ্জ না জেলা ধীরাজগঞ্জ হ্যাঁ থানা বেলগুদি গ্রাম গ্রাম দর্দকনালা নালা তো আপনার বাড়ি হচ্ছে আপনার মুলাডুলি তো আপনি এই চরজক নালায় আসছেন আসলে বিষয়টা ব্রয়লার মনে করেন এলাকায় যা দাঁত বোনাই দিই হ্যাঁ দাঁত বোনাই দিয়ে মঙ্গল দি পরে এখানে আবার বুনা দে ভাগনারা দে এরা হ্যাঁ। বিয়া শাদি করাই দিই হ্যাঁ মানে এখানে আপনি আপনার নানার বাড়িতে থাকতেন আর না বোনের বাড়ি বোনের বাড়িতে আচ্ছা ঠিক আছে বোনে ভাগনারা বিয়া শাদি করাইলো বরে কিন্তু দি দাঁত বোনাই দিই তারপরে ডাক্তার গাড়ি কিনলাম তারপরে ঈদ কিনে ঝালো করলাম দাবাতে বিয়া শাদি করে এনেই থাকা আরম্ভ দিদি মুলাডুলি থেকে আপনি কত বছর বয়সে আপনি যোগনালা আসলেন মনে করেন দাম মেলা মনে করেন অড্ডানব্বই অড্ডানব্বই তাহলে বিয়া করদি হ্যাঁ বিয়া করে হেরে এই জোকনালা আইদি যোগনালা আইছে হ্যাঁ তাতে আপনার ওইখানে আপনি আর জানতেন না না এখানে এখন জায়গা বাড়ি করা হয় যে এখন এখানেই থাকা হয় বোবলা নিয়ে তো প্রিয় ভিওর্স আমি আর একটা কথা বলে রাখছি আমার মামার বাড়ি প্রকৃত বাড়ি হচ্ছিল মুলাডুলি তো এইখানে আসে আসার পরে যে বাড়ি ঘর করছে তো সব কিছুই মোটামুটি আছে যে বর্তমানে সে এখানকারই বাসিন্দা তো মামা এখন আপনার ছেলে মেয়ে কয়টা তিনটা ছেলে দুইটা মেয়ে তিনটা ছেলে দুইটা মেয়ে তো ছেলে মেয়ে সব বিয়ে হয়েছে তারপরে বড় ধাওয়া মিয়া আর একবারে ছোট মিয়া দুটি বিয়া দেওয়া হয়েছে আর মাঝখানে তিনটা ধাওয়াল তার বড় ধালেক বিয়া করানো হয়েছে ও আচ্ছা ঠিক আছে সেটা এখন ঢাকা থাকে এখন দুইটা দুইটা ছেলেপিলে আপনি কোনো ছেলেপিলে লেখাপড়া করার নাই হ্যাঁ দুইটাই আয়ে পড়তেছে দুইটাই আয়ে পড়তেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ভালোই মামা তো ভালোই সুখী আছে তো আপনি যে ওইখানে থেকে আসেন আসে যে এখানে আপনি থাকেন তো এলাকার মানুষ বা এলাকার তো অনেক অন্যরকমই তো বোঝেন জানেনই তো তো এলাকার মানুষ কীরকম আপনার সাথে ব্যবহার করে না এলাকার লোক আমার খুব ভালোবাসে আমার হাতে ভালো ব্যবহার করে বরং আমি বরগ্রামে রাতে ব্যবসা করি কিসের ব্যবসা করেন আপনি ডাক্তার রাতে হাল বই সবার খেতে বরগ্রামে রাতে ব্যবসা মিয়া থাল বেটা থাল সবার আদি আবার ওটা পাতা তাহলে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে তো সবাই আপনাকে ভালোবাসে হ্যাঁ ভালোবাসে আমাকে দিয়ে সবাই দিয়ে নেও আমাকে চেনো আপনি হ্যাঁ আপনি কত এলাকার হুদ্দায় সব সবাই চেনা হ্যাঁ সবাই চেনে তার কারণে এলাকার মধ্যে ডাক্তার গাড়ি আগে কেনা ও আপনার কয়টা গাড়ি আন বর্ধমানে দুই হ্যান ও দুইটা গাড়ি হ্যাঁ, দুইটা গাড়ি আচ্ছা ঠিক আছে আর একটা হোন্ডা আল্লাহ দিতে ওটা হ্যাঁ। ওটা এটা টিকিট কাটছিলেন আপনি এই হ্যাঁ লটারি আপনি বিশ টাকা দিয়ে টিকিট হ্যাঁ, বোধ একখান গাড়ি এই আসলে তো কামারখন্দ থানায় লটারি আইছিল বেলগুদি থানায় একখান গাড়ি আইছিল আর সব কামারখন্দ পাইছিল ঠিক আছে প্রিয় বিয়ার্স আসলে তো মামার কথা তো শুনতেই পারছেন তো আমার মামা তো এর আগে চৌবাড়িতে লটারি আসছিল তো এই লটারিতে আমার মামা টিকিট কাটছিল বিশ টাকা দিয়ে তো বিশ টাকা দিয়ে টিকিট কাটছিল অনলি বেলকুচি থানার মধ্যে একটা গাড়ি আসছে সেটাই হচ্ছে আমার মামা পাইছে হ্যাঁ। মামা গাড়ি পাইছেন তো এলাকার মানুষের মিষ্টি খাবার নাই খিলাই দি খুব খিলাই দিতে দি বাই দি তার বড় দি বাদ দার দেড় মিনিট খিলানো যাক আলহামদুলিল্লাহ তো মামা আপনার আসলেই কপালটা ভালো আসলে কপাল বলতে কি আমার মামাটা অনেক ভালো লোক তো বিয়ার্স তো শুনলেন তো আজকে আমার মামার জীবন বৃত্তান্ত তো আশা করি সবাই আমার মামার জন্য দোয়া করবেন আর আমাদের জন্যও দোয়া করবেন তো মামা যদি দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন দাদা কি বলবো যেমন দোয়া চান আপনি বা দর্শক যেন আপনার ভিডিওগুলো দেখে আপনি যে কাজগুলো করেন এই কাজগুলো দেখে যেন শিখতে পারে এই যে কপি চাষ করতেছেন আপনার এই ভিডিওটা দেখে আর একজন যেন কপি চাষ করতে পারে এইরকম করে আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্য আপনি একাই বলেন বলেন তবে গান গাওয়াবো নাকি মনে করেন সবাই আমার নাকি দোয়া করবেন আমি তো এরকম দাঁত করবে পারি দূর তরকারি আবাদের মোটামুটি করবে পারি তাতে আমারও লাভ মোটা বাড়ি আবার দেয়াদের লোকও খাইবার বাড়ে তারপরে আমদানি না হলে তো আমার মার্কেটে বেতা কেনা হয় না আমদানি পাবলিক করবে পারলে তো আমার মার্কেটে সেল হয় সেল হলে সবাই আবার খাইবার পারে তাদের লাভও মোটা বাড়ি আপনারা যদি করেন এইভাবে করেন আবার